হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের নতুন একটা জিনিস শেখা শেখাবো আজকে আমি যেটা শেখাতে চাচ্ছি সেটা হচ্ছে বীজগণিতের যোগ বিয়োগ আমি আগের ভিডিওটাতে বলেছিলাম তোমাদের আমরা যদি অঙ্ক পাঠতে চাই তাহলে আমাদের প্রথমে যোগ বিয়োগ গুণ ভাগ শিখতে হবে তো আজকে আমি বীজগণিতের যোগ বিয়োগ গুণ বিয়োগ থেকে শুরু করব এখন আমি যদি যোগ বীজগণিত যেমন পাটিগণিতের যোগ বিয়োগ যদি আমি করতে যাই তাহলে কি আমাদের যোগের নিয়ম জানতে হয় বিয়োগের নিয়ম জানতে হয় সেস তার আগে যোগ বিয়োগ করার আগে আমাদের সংখ্যাটা যে আমরা যে নর্মাল স্বাভাবিক সংখ্যাগুলো যে পড়ি এক দুই তিন চার এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা এই সংখ্যাগুলো আমাকে শিখতে হয় তারপরে কি তারপরে আমাদের যোগ বিয়োগ করতে হয় সেমভাবে এখানেও আমাদের যোগ বিয়োগ করতে গেলে আগে কিছু জিনিস শিখতে হবে তাহলে আমরা যোগ বিয়োগ গুণ ভাগটা ভালোভাবে পারবো প্রথমত হচ্ছে বীজগণিতিক যোগ বিয়োগ গুণ ভাগ করতে করার আগে আমাদের চলক কি সেটা জানতে হবে পথ কি সেটা জানতে হবে রাশি কি সেটা জানতে হবে এবং সহক কি সেটা জানতে হবে এখন চলক চলক কি চলক আমরা নর্মাল কি কি আমরা চলক কি চলকের সংজ্ঞা সেসব জানার প্রয়োজন নাই কারণ হচ্ছে কি আমরা আসলে গণিত পারি না গণিতটা যাতে ইজিভাবে পারি সেটা জানবো কিন্তু চলকের সংজ্ঞার কোনো এখানে প্রয়োজন নাই জাস্ট এটা চিনো শর্টকাট যদি তুমি কোনো কিছু শিখতে চাও চলক হচ্ছে নর্মাল আমরা যে যে এ বি সি এ থেকে জেড পর্যন্ত যে অক্ষরগুলো পড়ি এগুলি হইতেছে চলক কিন্তু অঙ্কের ক্ষেত্রে ওইখানে আমরা ইংলিশে পড়ি এবিসিডি অথবা অ্যালফাবেট অথবা প্রত্যেকটাকে লেটার বলা হয় আর এখানে এসে আমরা গণিতে এসে ওই লেটারগুলোকে যখন ইউজ করব তখন ওইগুলো হয়ে যায় চলক অর্থাৎ চলক কী কী হইতে পারে এ হইতে পারে বি হইতে পারে C A B C D এরকম এ থেকে জেড পর্যন্ত যে অক্ষরগুলো আছে প্রত্যেকটাই অঙ্কের ক্ষেত্রে চলক হিসেবে ব্যবহার করা হয় ঠিক আছে আচ্ছা চলক এবার আসি পদ ঠিক আছে পদ আবার হচ্ছে কি পদগুলা কি এই যে চলকগুলা এই চলকগুলোতে যে গঠিত কিছু যেমন আমি একটা লাইন লিখি ঠিক আছে তাহলে চলকগুলো কি আসলো এক্স বেশি বেশি ইউজ করা হয় এক্স ওয়াই জেড তারপর A B C M N P Q R maximum এই এগুলোই বেশি ইউজ করা হয় এখন আসি পথ পদ কি যেমন এখানে আমি যদি একটা জিনিস লিখি two X plus five Y plus nine Z hmm nine Z যে লেখলাম এই যে আমি একটা লিখলাম এই সবগুলারকে টোটাল একসাথে এই পুরা এতটুকুকে একসাথে বলা হবে একটা রাশি ঠিক আছে এখন এই রাশিটাকে যদি আমি ছোট ছোট আকারে বিশ্লেষণ করি এ একটা পদ এ একটা পদ এবং এ একটা পদ অর্থাৎ এগুলাকে এক একটাকে পদ বলা হয় ঠিক আছে আচ্ছা দেখো পদ আবার দুই ধরনের হয় যেমন একটা সদৃশ পদ এবং একটা বিসদৃশ পদ সদৃশ পদ কোনগুলা একই রকম হুবাহু দেখতে ওগুলো হয় সদৃশ পদ যেমন সদৃশ পদ কী কী যেমন এখানে যদি আমি লিখি এক্স স্কোয়ার আর হচ্ছে এক্স তার মানে কি এক্স আর এক্স স্কোয়ার এর আগে সদৃশ পদ নো এরা কখনো সদৃশপথ না সদৃশপথ হতে গেলে হুবহু মিলতে হবে হুবহু কীভাবে মিলবে যেমন এখানে উপরে একটা স্কোয়ার আছে এখানে স্কোয়ার নাই তার মানে কি এরা সদৃশপদ না এরা এদের নাম কি হচ্ছে বিসদৃশপদ ঠিক আছে আচ্ছা এরা হলো বিসদৃশপদ অর্থাৎ এখানে তো এক্সের ব্যাপারটা আসলাম তাহলে এক্স আর ওয়াই এটা তো পুরাটাই আলাদা এবং জেড এরা তো সম্পূর্ণ আলাদা অর্থাৎ এরা হইতেছে কি পথ এরা এক একটা পদ ঠিক আছে আর এরা এরা কি এরা সবাই বিসদৃশ পদ ঠিক আছে এই হলো পদ গেল সদৃশ পদ বিসদৃশ পদ আর কতগুলো পদ মিলে কি হয় একত্রে প্লাস আর মাইনাস দ্বারা যুক্ত থাকলে প্লাসও থাকতে পারে এখানে মাইনাসও থাকতে পারে যেমন এক্স স্কোয়ার মাইনাস এক্স যদি থাকে তাহলে এ একটা পদ এ একটা পদ ঠিক আছে কিন্তু আবার যদি এরকম থাকে two X into five Y plus three Y into three one two three Z এরকম আছে তাহলে কি এখানে চারটা পদ আমি লিখছি না এখানে আমি দুইটা পদই লিখছি কারণ এখানে দুজনের মাঝখানে ইনটু দ্বারা আছে ইনটু এখানে ইনটু আছে আর এখানে প্লাস আছে ঠিক আছে যদি এখানে ইনটু থাকে তাহলে এই দুইটা দুইটাকে ইনটু অথবা ভাগ যদি থাকে এখানে ইনটু না দিয়ে যদি ভাগ দিত তাহলে এই পুরাটাকে মিলে একটা পদ ধরা হয় এবং এই পুরাটাকে মিলে একটা পদ ধরা হবে অর্থাৎ এখানে প্লাস অথবা মাইনাস থাকলে একটা এর আগে মনে মনে যার চিহ্ন নয় তাকে ধরতে হবে কি এর আগে প্লাস আছে অর্থাৎ এই প্লাস থেকে এই প্লাসের মাঝখানে অথবা এই প্লাস থেকে এখানে যদি একটা মাইনাস থাকতো এদের মাঝখানে যা আছে ইনটু থাকুক আর ভাগ থাকুক এটাই হবে একটা পথ তার মানে এখানে একটা পথ এখানে একটা পথ এই হচ্ছে টোটাল দুইটা পথ আর এই পুরাটাকে মিলা হবে একটা রাশি ঠিক আছে এখন আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ যে এটা আসলে পদ কি চলক কি সদ পদ কোনটা সদৃশ পদ কোনটা বিসদৃশ পথ কোনটা সদৃশ পথ হচ্ছে ওইটা আমি আবারও বলছি সদৃশ পথ হচ্ছে ওইটা যেটা একদম হুবহু দেখতে একদম হুবহু থাকতে হবে যেমন এখানে এক্স স্কোয়ার আছে আর এক্স আছে তাহলে এক্স স্কোয়ার আর এক্স এরা বিসদৃশ পথ এরা সদৃশ পথ নয় এখন আসি আমি সহক যার কথা বলবো যেখানে এখানে লিখছি আমি টু এক্স তাহলে টু এক্সটা যে লিখলাম এখানে তোমাকে যদি জিজ্ঞেস করা হয় এক্সের সহগ কত এক্সের সহগ কত এক্সের সহগ মানে কি এক্সের সাথে কে আছে এর সাথে কি আছে টু আছে ঠিক আছে তাহলে টু আছে তাহলে এক্সের সহগ টু আবার এখানে যদি বলা হয় এই যে ওয়াই ওয়াইয়ের সহগ কত তার মানে এর সহগ কত ফাইভ কিন্তু দেখো এই টু এর আগে মনে মনে প্লাস আছে তাহলে সহগটা প্লাস টু বলতে হবে যদি এখানে প্লাস না থেকে এখানে যদি মাইনাস দেওয়া থাকতো যেমন এখানে মাইনাস ফাইভ ওয়াই দেওয়া আছে তাহলে তোমাকে যদি কোশ্চেন করা হয় যে ওয়াইয়ের সহগ কত তখন তোমাকে বলতে হবে মাইনাস ফাইভ তার মানে সহগের কথা বললে যে যার সহগের কথা বলবে যে চলকের সহগের কথা বলবে ওই চলকটা ছাড়া ওই পদের মাঝখানে কে আছে তার আগে কে আছে চিহ্নটা সহকারে বলতে হবে ঠিক আছে আশা করি তোমরা শখটা বুঝতে পেরেছো তাহলে দেখো আমাদের এখানে চ তোমরা চলক পদ বুঝলা পদ বদলা রাশি বুঝলা এবং সহগ বুঝছ আচ্ছা এখন আমি এই ভিডিওটা আরও ছোট করতে চাচ্ছি এই ভিডিওটা আমি ছোটই রাখবো তো আমি কি করব এই যোগ বিয়োগের জন্য এটাকে পার্ট ওয়ান বানাবো এবং পরবর্তীতে যোগ বিয়োগের জন্য আরেকটা পার্ট করব তোমাদের সুবিধার্থে যাতে ছোট ছোট ভিডিও হলে দেখতে বিরক্তি না লাগে আচ্ছা তাহলে আজকে এ পর্যন্ত থাক আমি তাহলে নতুন ভিডিওতে দেখা হচ্ছে নতুন ভিডিওতে অবশ্যই আমার ভিডিওটা যদি একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক এবং কমেন্ট শেয়ার করবে এবং তোমাদের যদি কোনো ধরনের কোশ্চেন থাকে তাহলে তোমরা আমার আমাকে কোশ্চেন করতে পারো আচ্ছা আল্লাহ হাফেজ